আসসালামু আলাইকুম উইনার পয়েন্ট আইডির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা জিমেল দেখব জিমেল বিজনেস মেল খোলাটা দেখব পূর্ববর্তী ভিডিওতে আমরা পার্সোনাল মেল এবং চাইল্ড মেল খোলা দেখছিলাম আজকে আমরা বিজনেস মেল খোলা দেখব তো আমাদের ইউজার এখানে লিখতে হবে Gmail dot com Gmail dot com লিখতে হবে জিমেল ডট কম লেখার পরে আমাদের ইন্টারফেসে এরকম আসবে চৌজুর অ্যাকাউন্ট তো এখানে যদি অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে সেগুলো দেখায় আমরা সেটা যাব না যাব অ্যানাদার ইউজার অ্যানাদার ইউজারে যাওয়ার পরে এখানে ক্রিয়েট ক্রিয়েটে পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা for myself for my child এটা দেখছিলাম to manage my business account to to manage my business business account বলতেই তো আমরা ব্যবসায়িক লেনদেনগুলোকে বোঝাই তো বিজনেস করতে গেলে অনলাইনের বিজনেসে একটা জিনিস থাকা তো অবশ্যই সেটা হলো ওয়েবসাইট তো বিজনেস মেল খুলতে গেলে আমাদের ওয়েবসাইটটা অবশ্যই প্রয়োজন হবে ওয়েবসাইট ছাড়া আমরা বিজনেস মেল খুলতে পারবো না বা খোলা যাবে না হ্যাঁ খোলা যাবে যদি ওয়েবসাইট ঠিক চিহ্ন দিয়ে দিই যে আমার ওয়েবসাইট নাই তাও খোলা যাবে তো খুলি আমরা প্রথমে টু ম্যানেজ মাই বিজনেস মেলে ক্লিক করলাম হেডার প্রেসটা আসলো নামটা দিতে হবে আপনার নাম দিলেন এখানে আপনার বিজনেসের যেই অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দেবেন আমি winner ID dot twenty twenty three dot দিলাম dot twenty three twenty three আরেকজন নিয়ে গেছে আইটি টোয়েন্টি থ্রি আরেকজন নিয়ে গেছে তাহলে আমরা কি করব এখানে টু জিরো টু থ্রি দেই এটাতে দেখি কি বলে হ্যাঁ এটা আছে two zero two three winner dot IT two zero two three at the Gmail dot com এটা হবে আমার অ্যাড্রেসে পাসওয়ার্ড সেই গতানুগতিক ধারায় পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড কি দিয়েছি যদি দেখতে চাই তাহলে ওটাতে ক্লিক করতে হবে দুইটা মিলে নাই যেহেতু মিলে নাই সুতরাং কাজ হবে না এখানে আমরা মিলাইয়া দিতে হবে এটা দিয়ে আমরা পরবর্তীতে নেক্সট করব আমরা পরবর্তীতে নেক্সট করব নেক্সট করলেই আমরা পরেরটা লিখতে পাবো নেক্সট নেক্সট করলাম নেক্সট করার পর সেই বিজনেস ফোন ফোন দিয়ে আমরা নেক্সট করব ফোন দিয়ে নেক্সট করলে আমাদের ভেরিফিকেশান কোড মেসেজে চলে যাবে ফোনের ফোনের মেসেজে আমাদের ভেরিফিকেশান কোড চলে যাবে আমরা দেখি আমাদের মোবাইলে আসছে কিনা অবশ্যই আসার কথা না আসলে বিকল্প পথ দেখতে হবে প্রত্যেকটা জিনিসে কিন্তু বিকল্প আছে যদি আসে তো ভালো আসছে one five seven two six zero one five seven two six zero দিয়ে আমরা কি করব ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করলে আমাদের পরবর্তী এখানে আসছে আর একটা মেল অল্টারনেটিভ মেল দিতে বলতেছে আমার অল্টারনেটিভ মেলটা দিয়ে দিই এটা দিলাম এখানে বার্থডে বলতেছে বিজনেস ওনারের বার্থডে দিবেন বিজনেস ওনারের বার্থডেটা দিয়ে দিবেন যে বিজনেস থাকবে তার ওনারের বার্থডেতে দিয়ে দিবে এক দিলাম ডেট এক নাইনটিন সেভেন্টি নাইন জেন্ডার ওনার যদি মেল হয় মেল ফিমেল হলে মেয়ে ফিমেল রেদার নোটসে যদি না হয় তাহলে দিবেন না why we us the information এটার যদি আরও কিছু থাকে আর কিছু লাগবে আমরা নেক্সট করব সহজে করার জন্য নেক্সট করব আমাদের মেলটা হয়ে গেছে এখানে receive your video call makes yes I am enter করলেই আমাদের মেল শর্তটা চলে আসলো চলে আসলে এখানে আমরা agree to agree to click করলেই আমরা পরবর্তী স্টেপে চলে যাব আমাদের মেল চলে আসবে মেলে চলে আসবে এখানে বিজনেস নেম দিতে হবে দিলাম ডকুমেন্ট আইডি কন্টিনিউ করেন অ্যাড্রেস চাইব অনলাইন রিটেলার আপনি কি ধরনের বিজনেস করেন লোকাল স্টোর সার্ভিস বিজনেস আমরা সার্ভিস দিই আমাদের সার্ভিস দিলাম অনলাইন রিটেলার দিতে পারেন এবং লোকাল স্টোরও দিতে পারেন আপনি যেটা দরকার যে ধরনের বিজনেস আপনি সেই বিজনেসটার অ্যাড্রেসটা দেবেন বিজনেস ক্যাটাগরি এখানে কি দিবেন বিজনেস ক্যাটাগরি এডুকেশন দিতে পারেন আইজিভিশন দিতে পারেন ইঞ্জিনিয়ার এডুকেশন ইলেকট্রিক বিভিন্ন EDU educational centre educational consultancy educational institute educational supply store educational testing service educational institute যা পাবলিক এডুকেশনাল স্পেশাল তো আমরা কী দেবো কনসালটেন্সি আমরা কনসালটেন্সি দেবো এডুকেশনাল বিভিন্ন কনসালটেন্সি দিতে পারি special education school general education school private education school board of education department ministry কি ডুপ্লিকেশন সার্ভিস সেট বিল্ডার আপনার এখান থেকে এডুকেশনেরও আবার ভাগ আছে এডুকেশন সেন্টার এডুকেশন কনসেন্টার এডুকেশনাল ইনস্টিটিউট দিলাম এডুকেশন নেক্সট এখানে কি বলছে where do you serve your customer option কোথায় ম্যানহাটা নিউ ইয়র্কে বাংলাদেশ বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশকে বেশি ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সুতরাং এখানে আমরা বাংলাদেশ দিয়ে দেব বাংলাদেশ নেক্সট নেক্সট করলে বাংলাদেশে আসলো আসার পরে এখানে নাম্বারটা দিতে হবে বিজনেস নাম্বার এটা হবে বিজনেস নাম্বার ওয়েবসাইট দিতে হবে এখানে ওয়েবসাইট আপনাকে নিতে হবে একটা লিটারেচার বাংলা এখানে আপনার ওয়েবসাইটটা আপনি দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটের ঠিকানাটা আপনি দিয়ে দিবেন এখানে যেটা আপনারটা থাকবে হ্যাঁ আমরা উনার আইডি দিই উনার আইডি আচ্ছা যেটা আছে সেটা দেওয়ার পর তো এটা কমপ্লিট করা লাগবে উইনার আইটি এটা এখানে যে আমরা দিয়ে দিলাম নেক্সট নেক্সট করলেই আপনি আপনার এখানে put the business and other maps আপনি কোথায় বিজনেস করেন যদি লোকেশনটা দিতে চান দিতে পারেন and get the gmail notification news and you know এখানে দিতে পারেন রেসপন্স রিভিউ রিভিউ চাইলে রিভিউ দিতে পারেন আপনার বিজনেসের জন্য আপনি যে ম্যাপটা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন বাংলাদেশ অ্যাড্রেস দিয়ে দিতে হবে অ্যাড্রেস দিয়ে দিতে হবে ভেরিফাই করলে ভেরিফাই লেটার আর যদি ভেরিফাই করে নিতে চান তাহলে নেক্সট করেন ভেরিফাই হয়ে যাবে অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাবে এই তো কল অথবা টেক্সট যেটা চান আপনি কল চাইলে কল আসবে সেই কলটা আপনি রিসিভ করে এখানে এটা লিখে দিতে হবে কোডটা কলটা আসার কথা এত কল চলে আসছে one nine nine one one. Again, your code is four four five one nine one. Goodbye. Verify এবার আমরা ভেরিফাই করে দেব তো ভেরিফাই হয়ে গেল আমাদের আমাদের ভেরিফাই করে নেক্সট করেন নেক্সট করলে এখন আপনার বিজনেস আপনি কোন কোন দিন খোলা রাখবেন যেদিন খোলা রাখবেন ইন্টারন্যাশনালি আমাদের শনিবার রবিবার বন্ধ থাকে মানডে বন্ধ থাকে আর ও দুই দিন দুই দিন বন্ধ থাকে আমরা বাকিগুলো খুলে দিই বাকিগুলো খুলে দিব এইখানে আবার আপনি কতক্ষণ খোলা রাখেন সেটাও দিতে পারেন এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স বারোটা এএম থেকে আমরা যতক্ষণ দেব সাধারণত আমরা কটা থেকে দিই আমরা নয়টা এম থেকে খুলব আর ক্লোজ করব আমাদের আটটা P M eight P M 8 pm মানে 8 pm 8 pm জাস্ট এটা আমাদের বিজনেস যেহেতু রিটেলার শপে বিজনেস নাম এডুকেশনাল দিছি তা আমাদের এখানে পাঁচটা দিলে হয় না নয়টা টু পাঁচটা বা পাঁচ চারটা হুম এভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি নাইন এ এম এখানে হলো five point point P M এভাবে আমরা চারদিন করে দিতে পারি তো আমাদের দেশে সাধারণত শনিবার রবিবার বন্ধ থাকে তাই না শনিবার রবিবার বন্ধ থাকে শনিবার শুক্রবার বন্ধ থাকে এই দুটা বন্ধ করে দিই এই দুটা অন করে দিই এই দুটা অন করে দিই আমরা এভাবে টাইম সেট করে দিতে পারবো আর যদি টাইম সেট না করতে চাই তাহলে আমাদের অসুবিধা নেই নেক্সট করে দিলে পরবর্তীতে যাবে যদি এগুলো ওপেন করে দিই তাহলে অবশ্যই টোয়েন্টি দিতে হবে সবগুলা সেট করে দিতে হবে এই ট্যাঙ্কগুলো সেট করে দিতে হবে যদি ওপেন করি ওপেন না করে স্কিপ করেও চলে যাওয়া যায় তো আমরা স্কিপ করব না যেহেতু আমাদের বিজনেস এবং বিজনেসের আওয়ারে আমরা দেব যাতে সহজে কেউ বুঝতে পারে যে আমরা দিয়ে আমরা নেক্সট করব নেক্সট করলে আমাদের পরবর্তীটাতে চলে যাবে ও open avatar দিতে হবে ওপেন আওয়ারটা দিয়ে আমরা নেক্সট করলে চলে আসবে অ্যাকসেপ্ট যেটা আমরা সিলেক্ট করলাম সেটা অ্যাকসেপ্ট করবো কিনা এস অ্যাকসেপ্ট করলাম অ্যাড মেসেজিং মেসেজিং অ্যাড করবো কিনা যে অটো মেসেজিং কিছু দিব thank you for mail thank your for your mail আমরা থ্যাংক ইউ দিলাম তারপরে কি বলবো next time will reply you thank you for mail এটুকুই থাক আমরা আর কিছু দেওয়ার দরকার নেই তারপর নেক্সট মেসেজ করলাম এটা অটোমেটিকলি মেসেজ চলে যাবে এবার আপনি কোনো ফটো দিতে পারেন যদি আপনার বিজনেসের কোনো ফটো থাকে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন বিজনেসের বিভিন্ন ফটো থাকতে পারে সেটা আপনারা অ্যাড করে দিবেন আমরা দ্রুত যাচ্ছি একটা লোগো দিয়ে দিলাম বা অন্য কোনো ছবি থাকলে সেটাও অ্যাড করা যায় ডেট হচ্ছে আমাদের এবার নেক্সট নেক্সট করলাম advertising easy in minute start now যদি আপনি আপনার বিজনেসটাকে অ্যাডভার্টাইজিং গুগল অ্যাডসে নিতে চান তাহলে এটাতে করবেন অ্যাডসেন্সটা আমরা যদি নিতে চাই তাহলে অ্যাডে এটা নিতে নিতে চাই বলে আমরা বলে দিলাম তারপরে আমরা ভবিষ্যতে এডিট করব কন্টিনিউ বিজনেস অ্যাডে চলে আসছে আপনারটা আপনার এই ইমেজটা বিজনেস অ্যাডে অ্যাড করে নিতে পারেন সেটা edit profile review manage extra extra দিয়ে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন আপনার বিজনেস মাই বিজনেস যেটা আপনার বিজনেস থাকবে তো আমরা আপাতত সেটাকে রাখলাম টোয়েন্টি ফোর আওয়ার্স দিয়ে দিই টোয়েন্টি ফোর আওয়ার্স দিয়ে দিলে কয়েক ঘন্টা ওটা আওয়ারটা চোখ করে দিতে হতো টোয়েন্টি ফোর আওয়ার্সই খোলা থাকে আমাদের নেক্সট করলাম নেক্সট করলাম স্টার্ট নাও এটা এই অ্যাডভার্টাইজ গুগল অ্যাডসে করতে চাইলে আমরা এটা যাবো তবে গুগল অ্যাডস নিয়ে আমরা আরেকটা মেল করব আজকে এই পর্যন্তই জিমেলে থাকবে এখানে অ্যাডসে আর যাব না গুগল অ্যাডসেন্সে কীভাবে আপনার বিজনেস অ্যাড করবেন সেটা নিয়ে আমরা গুগলে আরেকটা এডিট করব আর একটা ভিডিও দিব কারণ পারফরমেন্স অ্যাড এডিট ইত্যাদি দিতে পারি আমরা আমাদের ইমেলটা উইনার অ্যান্টি নামে ইমেলটি খুলে গেছে এখন আমরা এটাকে সাইন ইন করলেই আমরা দেখতে পাবো যেটা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট আমরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজ নিয়ে আরেকটা ভিডিওতে দেখব ওই উইনার আইটি দিয়েই দেখবো আমরা আমাদের জিমেলে যাই জিমেলে ক্লিক করলে আমাদের অ্যাড্রেস যে জিমেলটা করলাম এখন সদ্য খোলা ইমেলটাতে চলে আসবে আমরা পরবর্তীতে আরও একটা মেল দেখবো একটা ওয়েলকাম মেসেজ আসছে আমরা পরবর্তীতে এটাকে গুগল প্রোফাইলে অ্যাড করব এবং বিজনেস অ্যাকাউন্টে কিভাবে সেট করা লাগে অ্যাডসেন্সে কিভাবে সেট করা যায় কিভাবে গুগলে অ্যাড দেওয়া যায় কোনো বিজনেসের অ্যাড দেওয়া যায় এসব বিষয়গুলো আমরা দেখব পরবর্তী ভিডিওতে তো আজকে এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ